কি সুন্দর করে খায় খাইতেছ না বাহ আমি বাবু কিনে আনবে চাইছিলাম হ্যাঁ বাবু আল্লাহ আমি মাইরে নষ্ট বাইর করে দেবো না আর আমি এখন একাই খাবো না তাই কইছে আমি কইছি তাহলে আর